welcome to my channel Interesting Writing. Friends, আজি দেখিবা ইংলিশে ব্যঞ্জন বর্ণ যাহাকে আমি কনসোনান্ট বলি কହୁଛେ। সো গাইস ওড়িয়ারে ক ইংলিশে কে এ খ 가, 그 지, 에, 하, 지, 에츠, 에, 와, 엔, 지. L J H K Meow N Y A Dog ଏଇଠି କହି ରଖିବି ଟି ଏ ଟ ହବ ଟି ଏ ତ ମଧ୍ୟ ହବ ଟି ଏଚ୍ ଏ ଠ ହବ ଟି ଏଚ୍ ଏ ଥ ମଧ୍ୟ ହବ ଏବଂ ଡି ଏ ଡ ଡି ଏଚ୍ ଏ ଢ ସେଇଭଳି ଡି ଏ ଦ ଏବଂ ଟି ଏଚ୍ ଏ ଧ ମଧ୍ୟ ହବ ଏନ୍ しょ持ってしょ S、H、A 4段手車を Peace.